যারা আমরা আছি যারা চলে গেছে তারা কিন্তু ফিরে আসে না তাই যতদিন বেঁচে আছি ততদিন আমরা মনকে পরিষ্কার পরিচ্ছন্নতা করব কারণ সময় একদিন আসবে শেষ সময় একদিন আসবে শেষ সময় মানুষ তো খেলা নয় মানুষ তো খেলা নয় মানুষ তো খেলা নয় নয় অবশ্যই আপনি ভালো হতে পারে সাজা মানুষ তো খেলনা নয় মানুষ তো খেলনা নয় মানুষ তো খেলনা নয় মানুষ তো খেলনা নয় বাঁচবে মরবে place to live.